what's everybody this is Aneek the fit boy so আজকে আমি একটা রেসিপি দেখাবো যেটা মেনলি আপনাকে স্ট্রং করবে এবং ফিট থাকতে হেল্প করবে সো ফার্স্ট কিছু উপাদান আমি দেখাই সেখানে আছে একটা ড্রাগন ফল দুইটা টক দই আর একটা ব্যানানা সো আমরা এখন ফার্স্টে ড্রাগন ফলটাকে কাটবো তো আপনারা হাত দাঁড়ানো ইউজ করতে পারেন সবসময় অবস্থায় এবার দুইটা টপ দিয়ে দিব তো যারা সুইট ইয়োগার খেতে পছন্দ করেন তারা সুইট ইয়োগার দিতে পারেন কিন্তু সুগার ইউজ করার কারণে আমরা এটি অ্যাভয়েড করছি এবার এগুলো ক্লিন আপ করি দেন নেক্সট ওয়াটার দিব এবার এটাকে ব্লেন্ড করতে হবে অলরেডি ডান আমাদের কুসমতিটা তৈরি হয়ে গেছে তো এখানে ফার্স্ট বেনানা এবং ইয়োগার্ট দেওয়ার কারণে আপনি অনেকটা স্ট্রেন পাবেন first plus more and more vitamin যেটা আপনাকে ফিট থাকতে অনেক হেল্পফুল এটা তো আমরা এখন এটাকে ট্রাই করে দেখব তো আজকে মেইনলি আমার এখানে যারা ওয়ার্কআউট করে দেন এই সেকশনে তো আমি তাদেরকে দিয়ে ট্রাই করাবো ফার্স্ট মানে সবাই একসাথে হ্যাঁ আর না সব ট্রাই ভালো থ্যাংক ইউ টেস্টিং অসাধারণ Thank you so much guys for watching video. Mad love, live long, peace.